ইন্টারনেটের যে দাম বাড়ির থেকেও তো টাকা দেয় না গরুটা বিক্রি করলেও তো অনেক টাকা পাওয়া যায় কেউ তো নাই Yeah, yeah, yeah. এ চো চো চো চো চো চো না ধর ধর ধর চো চো গেল গেল গেল গেল চো চো চো চো চো ধর ধর চো চো না ধর ধর ধর চো চো চোর চোর চোর মাফ করে দাও ভাই ভাই ভাই আমাকে কথা কবার দাও কথা কবার পিটা পিটা সালারে পিটা ভাই ইন্টারনেট চালান তাই না হ্যাঁ। আজকাল জানেন ইন্টারনেটের যে দাম ধর পালাই বাবা আমাকে টাকা দেয় না টাকা দেয় না তাই আমি ভাবলাম একটু গরুটা নিয়ে দেই চুরি করবি টাকা দেয় না দেখে চুরি করবি কত বড় খারাপ রে পুলিশে দিতে হবে পুলিশে দিতে লিয়া আরে চেয়ারম্যানের বাড়ি লিয়া যে মু করে চেয়ারম্যান